হ্যালো যে গেমিং বাসি আপনারা সবাই কেমন আছেন হয়তো ভালো আছেন তো নিয়ে আসলাম একটি নতুন কাস্টম রুম চ্যালেঞ্জ তো আজকে আমরা করতে যাচ্ছি শনিবার দিন কাস্টম রুম কার্ড পাইছি তো আজকে আমরা করতে যাচ্ছি আমাদের এক ফেভারিট পার্সনকে নিয়ে যার নাম হলো ইমামুল তো তাকে নিয়ে একটি চ্যালেঞ্জ করতে যাচ্ছি কারণ সে আমাদের অনেক ফেভারেট আমার ফেভারিট আমার ফেভারিট আমার ফেভারিট তো সেই আমাকে ফার্স্ট অফ অল ফার্স্ট সব ফার্স্ট যখন ফ্রি ফায়ার খেলি সে আমাকে ফ্রি ফায়ার খেলা শিখাইছে তো আজকে খেলতে যাচ্ছি হলো তার সাথে এই Free Fire custom room one versus one challenge তো আজকে দেখবো তার সাথে মানে সে তো আমার আগে খেলছে তো আমি সে তিন মাস যাবত খেলতে পারিনি কারণ তার মোবাইল হারায় গেছিলো না বেচে ফেলছিল ঠিক জানি না আমি তো আবার কিছুদিন আগে একটা নতুন সেট কিনছে কেনার পর আমাকে ইনভাইট আমাকে বলছে যে ভাই তোর সাথে ওয়ান ভার্সেস ওয়ান একটা চ্যালেঞ্জ হয়ে যায় তো আমি তাকে বললাম যে শনিবার দিন তোর ওয়েট কর আমি শনিবার দিন কার্ড পাবো তারপরে খেলবো সো চলুন আজকে ভিডিওটা শুরু করি नींबू पानी हमने पिया है তুম ভি পিও আচ্ছা ওয়েট দেখিনি দেখিনি আমাদের ও ঘুরে যায়নি বের হও বের হও বের হও তোমাকে হেড দেব প্লিজ বের হও ব্রাদার ইয়স বের হও আচ্ছা ওকে বের হবে না ওকে ঘুরে যাওয়া ধরতে হবে ঘুরে যেয়ে ধরতে হবে বুঝতে পারছি আচ্ছা এখনও আসেন ওখানেই আছে এখনও ওখানে আছে এখনও ওখানে আছে আচ্ছা আমি রাজ দিচ্ছি আমি রাজ দিচ্ছি আমি এই এই এই ব্রাদার শর্ট গান শর্ট গান এই হে আর গুলল এই ভাই আমি গুলোলটা বসাবো তখনই শর্টটা করছে রে ভাই আমার কোন আই হ ভাই তুই যা তুই ওদিক যা আসছে আসছে এখন আর গুলোল লাগবে না তোমাকে শর্ট গান পেয়েছি ভাইয়া বুঝতে হবে কারণ কন্ট্রোল হানটা যদি সময় প্রবলেম না দেয় তাহলে তোমাকে মেরে দিতে পারবো এক শটেই দুই শটেই কন্ট্রোল হ্যান্ডটা হ্যান্ড কন্ট্রোল হ্যান্ড প্রবলেম হইলেই সব প্রবলেম দেখা যাক তো তার সাথে আমার এখন যদিও কথা হয় নাই আসুক আচ্ছা আমি রাজনীতিতে ভয় পাচ্ছি আমি রাজনীতিতে ভয় পাচ্ছি কারণ কোন সুম কোন জায়গা দিয়ে আমাকে ভরে দেয় আল্লাহ দেখো তা জানে কত সামনে কত সামনে চলে আসছি ও রাদারিয়স রাদারিয়স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি তুমি তুমি চুকি দাও তুমি শুধু এক দুই জায়গা দিয়ে এক জায়গায় চুকি দাও তুমি শুধু তারপর দেখাচ্ছি তোমাকে চুপি দাও হ্যালো তুমি আমার হাতে মরছো ভাই এই সেকেন্ড রাউন্ড আমার সেকেন্ড রাউন্ড আমার সেকেন্ড রাউন্ড আমার বের হইব আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম সে বের হইব এখান থেকে ভাই ভাই বের হ জোনও আসে না এখন তো জোন আসছেন ভাই বের হয়েছে এই তো এই তো এই তো গুড বয় দেখুন আমার টাইমা টাইমা গুলোল মারতে হচ্ছে তাড়াতাড়ি হেড শট ফাটুস দেখান কে নিচে এখান থেকে ভাই কোথায় রে ভাই তুই উপরে তো নাই হ্যালো ওই ওই আয় আয় আয় ভাই কেমন তোমাকে হেড মারবো এখন এ তো মারতে পারবো না ম্যাচ তো হেরে যাবো না হান্ড্রেড পার্সেন্ট ওই একটা হেড যদি পড়তো রাদার আর এখন একটু কাস্টমার হান্টারটি চলতেছে কারণ একটু ইয়া করা হয়েছিল এ ভিতরে যায় না ভিতরে যায় না বাবা এদিকে আসো এদিকে আসো তুমি ভিতরে কেন যাও আবার আল দিয়ে নিজেকে নিজে প্যাক করতেছো ওয়ে ওয়ে ভয় পাইছে এক মুহূর্তের জন্য ভয় পাইছি কুলচারা ফাইটতে হাতে আবার তুলেছিল তো বের হো বের হো বের হো তুমি এখান থেকে বেরো আমি ও ও ও ও একদম বড় দলঙ্গা ফোর দলঙ্গা নিম্বুকে জেসা চোর দলঙ্গা আমি মাথা কালাটা করতে দিব না আরে একটা ইয়া চল এই চলো চলো তোমরা যদি দেখো আমার এই নিয়ে আমাদের কিন্তু এখনো খালি শুরু হয়ে গেল আমাদের লাস্ট রাউন্ড শুধু এয়ারড্রপ মানে আছে রাউন্ডের গেমটা দেখলাম আমরা পড়তেছে না আমি পালাইতে চাই চাইছিলাম আমরা ম্যাচ দিছি তো আমরা পড়তেছে না ইয়ার যে চার রাউন্ড কিছু নাই কিন্তু আমি কিন্তু উইন হবে match zero kill zero kill না কিন্তু হয়ে গেছে ধরো জিরো জিরো কিল এটা আমি আগে এখন বলতেছি গাইস তোমরা তো জানেনই ভাই তোমরা রিপ্লে দিও গাইস ওখানে আমাদের ইচ্ছা করে চাইনি মানে আমরা বুঝে নিয়ে বেশি বড় করতে চাচ্ছিলাম না তার জন্য ফোর রাউন্ডে কথা হলো আমাদের মধ্যে আমাদের যেটা